Official officially আমি করে গ্রুপের তো আমি হাফিজ ফারুন ভাই তখন আমার ভাই ছিল আগে যে টিমটা তাদের সাথে আমরা এই ব্রাঞ্চের প্রথম আমরা একসাথে কাজ শুরু করি তখন প্রথমে প্রচলনের আমরা এত লম্বা সময় বসে কাজ করেন কীভাবে শুক্রবারে অফিস করতে হয় করা যায় না এইসব কথাবার্তা তখন আস্তে আস্তে বুঝে এই প্রোডাক্ট এই ট্রেনটা এরকম তো তাদের সাপোর্টে আমি যতটুকু কাজ শিখেছি যেহেতু আমি সিন্স ক্লাস সেভেন ইয়ার্স টানা ছিলাম স্পোর্টে তো সবচেয়ে বেশি কাজ আমি বোধহয় ম্যাডামের সাথে করেছি যারা চলে গেছে তারপর গ্যাপের সাথে ম্যাডাম ইনভলভ ছিল অ্যাপার্ট ফ্রম গ্যাপ অন্যান্য অ্যাকাউন্টগুলো আমি দেখতাম ম্যাডামও আমার আগে ম্যাডাম দেখতো আমি আসবো ম্যাডামের অ্যাকাউন্টগুলো আমি নিয়ে নিয়েছি তো এর জন্য ম্যাডামের সাথে বেশি আমার কাজ করতে হয়েছে কিন্তু বেশিটা বেশি এর বাইরেও ম্যাডাম আরেকটা খাতির আমার আগে থেকে ছিল না বাট ইনডাইরেক্ট পরে জানছি যে বেড়ানো যে বাসায় থাকি সেই বাসায় আমার নানু ভাড়া থাকে তো আমি ওই বাসায় ছোটবেলা থেকে যাতায়াত বেড়াতে কখনোই দেখি ম্যাডামের ভাইয়ের সাথে আমার মামার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল তো ওই যখন সব কিছু জানতে পারলাম তখন থেকে সম্পর্কে ম্যাডাম আমার খালা ওইভাবে আমি কনসিডার করি ভাই ম্যাডামের ভাই তো তারপর থেকে মাঝে মাঝে খালাও বলতাম জাস্ট তো Narashan Modern, she was a very dedicated and responsible employee for Expeditus family. অনেক কিছু আমরা শিখেছি যার পর জুনিয়ররা এসেছে তাদেরকে কীভাবে গাইড করতে হয় কীভাবে মেটরিং করতে হয় সব কিছু একদম বাই হার্ড তারা সবসময় চেষ্টা করতে যায় শেখাতে আমরা ওখান থেকে কিছুটা নিজেরাও শিখেছি তো এই জিনিসগুলো সিনিয়রদের কাছে আসলে আমাদের যারা জুনিয়র আছে সবারই কিছু জিনিস নেওয়ার আছে যে সিনসিয়ারিটি রেসপন্সিবিলিটি যেগুলো সিনিয়ররা আমাদেরকে শিখে গেছে এবং তারা তার নেক্সট যারা আমাদের জেনারেশন একটা